বুঝছ এই গরম যদি খালি থাকে সারা বছর মানুষ তো সব পয়সা মরবো পয়সা মরলাম এবার বা গরম দিছে দোস্ত গরমে দেখি ও বু গাইতে নেমনি গরম কমবো না কিছু কাম করি ভাত থেকে কম না গাইতে হয়ে থাকে গরম রে ভাই আমার গরম রে ভাই মরলাম রে ভাই হাই রে গরম গরম চিকু দাস ভাই ভাই হ্যাঁ, হ্যাঁ, ভাই ভাই ভাই নতুন ভাই ভাই ভাই ভাই ভাই তুই কাজ গরম আঙ্গুর যে কায়ার নাগাল শুন তা তো কই না গরম ভাই ভাই আমার একটু নাম্বার দে ভাই আমার অনুরোধ ভাই

গরম আচ্ছা, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ? বিয়া করলে ঠান্ডা থাকে আহো আমার ধরে দিকে আমার ধরে বাবারে গরম দিয়ে বাবারে গরম দিয়ে গরম যার বিয়ে তার নাই পারামেশে ঘুম নাই হ্যাঁ। আইবি না তোর ভাই বিয়ে করবো ভাই এই তালে ভাই আমার ছয়টা মাস থাকবার দে ভাই পানিতে ছয়টা মাস অনুরোধ ভাই ছয়টা মাস ভাই থাকবার দে আমার আমি তো গোসল করলাম বাসে অট্টালার মধ্যে গোসল করবো এমনি বছরে একবার গোসল করি আর বেহাজন আর ভাবি করলো আইবি না আইবি না জামু আরে জামু রোজ দিছে মেলা রোজ মাথা গরম করিস না যাই ভাই তাহলে একটু ভালো করে ভিজে নই ভিজে নাই ভিজে নাই আবার হুকাইছে রে ভাই আবার হুকাইছে রে মলা রে আচ্ছা ভাই হুক এর জায়গা রে আর হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিয়ে যাবে বউ আর বাদে নিয়ে যাবে সে বিয়া করব বিয়া করব কি না তুই করবি আই দাম কর কবি শাক ওই ভাই ওই ওই ওই ওই ওই ভাই খারাপ আবার কই খারাপ আবার তুই আবার ডাক দে তোর কিন্তু গরম কম কি পাগল না পাগল না গরম রে ভাই গরম রে জ্ঞান হইলো না এই হইলো কমল নেই খুব গরমের দিনে বিয়ে করলে তো কমল গাইতে ভুলে তো তার ঠান্ডা ভাই গরম রে ভাই পড়ছে রে রুইদের ভাই খাই এমু দে মলাম রে ভাই জিলিক করছে রে এটা মলাম রে পাগল বাবা রে বাবা রে গরম রে ভাই আর বিয়ে অতি করবি বিয়ে করবি না করবি করবি আচ্ছা,